আমায় ভীষণ পীড়া দিচ্ছে বলো কবে ছুতে দিবে তুমি আবার আমার হবে বলো কোন তারিখে কবে আমার একলা একা থাকা একা স্মৃতি ধরে রাখা আর পারছি না হবে যত্ন করে তোমায় শোনাবো তাই আসবে ফিরে পূর্ণ করে দিবে আমায় পুরোটাই আমার চোখের কোণে ক্ষত তোমায় আচ্ছা দেখি কত জল মুছে দিবে কবে তুমি আবার আমার হবে বলো কোন তারিখে হবে আমার একলা একা থাকা একা স্মৃতি ধরে রাখা আর পারছি না এভাবে তুমি আবার আমার হবে বলো কোন তারিখে কবে আমায় ভীষণ পীড়া দিচ্ছে বলো কবে ছুতে দিবে তুমি আবার আমার হবে বলো কোন তারিখে কবে আমার একলা একা থাকা একা স্মৃতি ধরে রাখা আর পারছি above it.